কন্টেন্ট বলতে কিচ্ছু নাই তাই আমি এখন বাজাবো সানাই আসেন আপনাদেরকে একটা বিষয় জানাই এই ভিডিওটির ভিতরে যা কিছু দেখানো হবে সবকিছু ইফাইজলামি দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না হ্যালো ইউটিউব ইউটিউববাসী আমি নাজুল সরবেন welcome to my new video দেখতে দেখতে দুই সাল চলে গেছে এবং দুই সাল আমাদের মাঝে ফিরে আসছে না মানে আইয়া করছে দেখতে দেখতে দুই সাল চলে গেছে এবং আমি লাস্ট ভিডিওটা বানিয়েছিলাম হচ্ছে দুই সালে এবং এই ভিডিওটা বানাইতেছি দুই সালে না মানে এক বছর হয়ে গেছে কেমনে সম্ভব সম্ভব এটা সম্ভব অবশ্যই সম্ভব আচ্ছা যাই হোক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সো আজের পেছনে অনেক পেরে ফেলছি চলেন আমরা এবার সরাসরি ভিডিওতে চলে যাব কারণ ভিডিওতে অনেক কিছু আমাদের জন্য অপেক্ষা করছে ভিডিওটা শুরু করার আগে বলে নিতে চাই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে একটি বেল আইকন আসবে সেই বেল আইকনও প্রেস করে দিবেন গতকাল রাতে আমি ইউটিউব দেখতেছিলাম তো হঠাৎ আমার সামনে একটা ভিডিও চলে আসলো তো ভিডিওটাতে দেখতে পাইলাম যে বড় লোকের মাইয়া তো আমি গানটার নায়িকারে দেখা মানে ভিডিওতে ক্লিক করে নেই বাট ভিডিওতে ক্লিক করার পর আমি যা দেখলাম এখন আপনারা নিশ্চয় চিন্তা করতেছেন আমি কি দেখলাম না না না ভাই আপনারা কি চিন্তা করতেছেন আপনারা যেটা ভাবতেছেন আসলে সেটা না ফার্স্ট এই গানটার মিউজিকটা শুনে আমার মনে হইলো এটা আবার কেমন মিউজিক গানটার মিউজিকটা শুনে আমার পুরোনো দিনের কথা মনে পড়ে গেল রঙিন কাপড় দিয়ে মাইয়া তুই ধনির লাল ও মাই গড এটা কি হইতাছে একজনের সামনে আরেকজনের সাথে মিষ্টি মুখের হাসি কি মুখের হাসি মিষ্টি মুখের হাসি না ভাই সিরিয়াস এটা দেখে তোমার মিষ্টি মুখের হাসি মনে হইতেছে না ভাই আমার একটু কও তোমার এটা কোন দিক দিয়ে কোন সাইড দিয়ে কোন অ্যাঙ্গেল দিয়ে কোন কোনাইসা দিয়ে দেখে এটা মিষ্টি মুখের হাসি মনে হইতেছে এইটা যদি মিষ্টি মুখের হাসি হয় তাহলে এইটা কি ঘর ভাঙ্গা আবার কোথায় গেলি ছেড়ে বড় হলো আমাদের নায়িকা এখন নায়কে বুঝাচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত সে বুঝাইতে ব্যর্থ হইতাছে এইদিকে একটা চলতেছে এইদিকে আরেকটা চলতেছে বাহ গুড গুড এটাই তো দরকার গানটার লিরিক এবং গানটার কাহিনী দেখে আমি যা বুঝতে পারলাম এই মেয়েটা হইতে আসতে গিয়া অনেকগুলা ছেলের সাথে প্রেম করে এবং সে অনেকগুলা ছেলেকে ধোকা দিছে তা জানা সত্ত্বেও ছেলেটা তার প্রেমে হাবুডুবু খাইতে আছে না মানে আমি বলতে পারতাছি না আসলে আমার লজ্জা লাগতাছে মেয়েটা হচ্ছে গিয়ে ছেলেটার মন ভেঙে দিছে না জানি আরো কত ছেলের মন সেইভাবে ভাঙছে সময় থাকতে মাইয়া রে তুই ভালো হইয়া যা মন ভাঙার বিচার একদিন করবে রে আল্লাহ নায়ক যখন এসে দেখলো তার নায়িকা আরেকটা ছেলের সাথে প্রেম করতেছে তখন তার অবস্থা কি হতে জানি না এবং আপনাদের মনের অবস্থা কি হবে জানি না বাট এই পরিস্থিতিতে যদি আমি পড়তাম তাহলে আমি আমি সুইসাইড করব এটাও কি সম্ভব সম্ভব এটা সম্ভব অবশ্যই সম্ভব না এটা একদম কারেক্ট কথা শেখা দেওয়ার সময় এটাই বলতে হয় তুমি আমার ফ্রেন্ড আর এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড না আমি বুঝতাছি না এটা কি আসলেই সম্ভব অবশ্যই সম্ভব এই মুহূর্তে ছেঁকা খেয়ে বাঁকা হয়ে আমাদের নায়ক এখন অপরাধী গান শুনছে মাইয়া রে রে তুই অপরাধী রে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে আমার অনুভূতির সাথে ও মাই গড এটা কি দেখতাছি একবারে কারেন্ট নিয়ে শরীরের ভিতরে লাগাই দিছেন কারেন্ট কি আপনার করে মামা খালু লাগেনি আমি থাকলে তো আমার খালি চুম্মা দিত যাই হোক ভিডিওটা নিয়ে আমি এত বেশি কথা বলতে চাই না কারণ ভিডিওটা নিয়ে এত বেশি কথা বলার আমার ইচ্ছা নাই বাট এই পর্যন্ত তো ঠিক ছিল কিন্তু নিচে তাকাইয়া দেখি এইটা কি না মানে আমি নিচে তাকায় একদম হতগম্ব হয়ে গেছি এটাও কি সম্ভব ভিডিওটাতে লাইকের তুলনায় টিজ লাইক বেশি লাইক বেশি টিজ লাইক বেশি তো আমিও ভাবলাম ভিডিওটাতে কি দিব আমি কিছু দেই নাই আপনারা বইলা দিন কমেন্ট বক্সে কি দিব সর্বোপরি মিউজিক ভিডিওটা নিয়ে আমি একটা কথা বলতে চাই মিউজিক ভিডিওর ডিসলাইক দেখে বোঝাই যাচ্ছে মিউজিক ভিডিওটা কেউ পছন্দ করেনি আশা করি পরবর্তীতে আপনারা এই ধরনের মিউজিক ভিডিও আর বানাবেন না আর এই ভিডিওটা শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে বানানো হয়েছে কাউকে ছোট করার উদ্দেশ্যে বানানো হয়নি এবং কাউকে বড় করার উদ্দেশ্যে আমাদের কোনো দিন ছিলও না এবং হবেও না তো আপনারাও এখন যাই ভিডিও গানটা দেখে আসেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে হ্যাঁ? আর ভিডিও গানটা দেখার আগে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন আর কমেন্ট করে জানাবেন আসলে আমি ভিডিওটাতে কি দিব সো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার তো করবেনই আর যদি নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব তো করবেনই আর আমার একটা ফেসবুক আইডি আছে চাইলে আমাকে অ্যাড করে নিতে পারেন আমি আপনাকে অ্যাড করে নিব কোনো সমস্যা নেই সো আজকে পর্যন্ত দেখার হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ